আমরা যারা সায়েন্স লাভার আছি তারা সবাই বিজ্ঞানীদের দাবি করা প্ল্যানেট নাইন সম্পর্কে অবশ্যই শুনেছি তাদের মোতাবেক আমাদের সৌরমণ্ডলে আরও একটি প্ল্যানেট মজুদ আছে যেটিকে আমরা প্ল্যানেট নাইন নামে জেনে থাকি এবং সেটা আমাদের সোলার সিস্টেমের অন্য গ্রহের মতোই আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে বিজ্ঞানীদের আমাদের এই সৌরমণ্ডলের এই অংশে কোনো লার্জ বডি হবার সংকেত মিলেছে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো প্রকার গ্রহ বা অন্য কোনো কিছু পাওয়ার উপযুক্ত প্রমাণ পায়নি বাট বিজ্ঞানীরা এই গ্রহ বা স্পেস বডি নিয়ে আবার অধ্যয়ন করতে শুরু করেছেন আর এখন বলছেন এমনটা মোটেও প্রয়োজন নয় যে স্পেস বডি কোনো গ্রহ হবে তার মতে এটি কোনো ছোট্ট ব্ল্যাক হোল হতে পারে আমাদের সৌরমণ্ডলের কোনো এক কোনাতে মজুত আছে যাই হোক এই প্ল্যানেট নাইন কি এবং বিজ্ঞানীরা কেন এমনটা মনে করছেন আমাদের সৌরমণ্ডলের শেষের দিকে মজুত হতে পারে একটি ছোট্ট এবং ভয়ঙ্কর শক্তিশালী ব্ল্যাক হোল জানবো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে সো বন্ধুরা আপনারা দেখছেন ছায়াপথ আজকের ভিডিওটি দারুণ ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিজ্ঞানীদের মতে তারা মনে করছেন আমাদের সৌরমণ্ডলের নেপচুনের পরেও আরও একটি গ্রহ বা অবজেক্ট মজুত হতে পারে যা আমাদের সূর্যকে প্রদক্ষিণ করছে এই অবজেক্টকে আজ পর্যন্ত আমরা দেখতে পাইনি এর জন্য বর্তমান বিজ্ঞানীরা এটা ভাবছেন আমরা আমাদের অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করেও প্ল্যানেট নাইনকে খুঁজে পাচ্ছি না তাই হতে পারে এই বিশাল অবজেক্টগুলো প্ল্যানেট নয় হয়তো এটা অন্য কোনো অবজেক্ট হতে পারে আর বিজ্ঞানীদের মতে এই অবজেক্ট আর কিছু নয় এটি একটি ব্ল্যাক হোল যেমন আমরা জানি ব্ল্যাক হোল একটি মেজ আর ডেন্সিটি গ্র্যাভিটেশনাল ফোর্স হয়ে থাকে যা আকারে অনেকটাই ছোট হয় কিন্তু তার গ্র্যাভিটেশনাল ফোর্স এত বেশি হয় যে তার কাছ থেকে আলো বেঁচে ফিরে আসতে পারে না কারণ আলোকে ব্ল্যাক হোল অ্যাবজর্ব করে নেয় এজন্য ব্ল্যাক হোল আমাদের জন্য ইনভিজিবল হয়ে থাকে বিজ্ঞানীদের বেশ কয়েক দশক থেকে এমন মনে হচ্ছে আমাদের সৌরমণ্ডলের প্রায় শেষের দিকে একটি বিশাল অবজেক্ট হওয়ার কথা যার ম্যাস আমাদের পৃথিবী থেকেও পাঁচ থেকে দশ গুণ অধিক এই স্পেস বডিকে দেখা যায়নি কিন্তু টেকনিক্যাল ক্যালকুলেশন ইশারা করেছে বিজ্ঞানীদের মোতাবেক আমাদের সৌরমণ্ডলের বাইরের দিকে অবস্থিত ওয়ার্ড ক্লাউড থেকে কমেট যেভাবে আমাদের সৌরমণ্ডলের ভিতরে চলে আসে তার থেকে এমনটাই মনে হয় ওইখানে আমাদের পৃথিবীর থেকেও পাঁচ থেকে দশ গুণ অধিক শক্তিশালী কোনো বস্তু অবশ্যই মজুত আছে যে তার আকর্ষণ বলের সাহায্যে কমেটসকে তার রাস্তা থেকে মুভ করাচ্ছে বিজ্ঞানী জন হ্যান্ডিক উনিশশো পঞ্চাশে ক্লাউড হওয়ার সম্ভাবনার কথা বলেন ক্যালকুলেশনের অনুসারে এই মেঘ আমাদের সৌরমণ্ডলের শেষে এক দশমিক ছয় লাইট ইয়ার্স দূর পর্যন্ত ছড়িয়ে আছে যখন সূর্য থেকে দশ গুণ বড় তারার হাইড্রোজেন হিলিয়াম রূপী জ্বালানি শেষ হয়ে যায় তখন তার মধ্যে তার ব্যালান্স নষ্ট হয়ে যায় যার ফলে তারা তার অধিক গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে তার কেন্দ্রের মধ্যে ল্যাপস হয়ে যায় এবং তখন একটি ছোট্ট পিণ্ডে পরিণত হয় যাকে আমরা ব্ল্যাক হোল বলে থাকি কিন্তু প্রিমোডিয়াল ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা এটা নিরমান আমাদের ইউনিভার্সের সৃষ্টির সময় হয়েছে আর এইসব ব্ল্যাক হোল আকারে খুবই ছোট হয়ে থাকে এবং বিজ্ঞানীরা মনে করছেন এমন কোনো প্রাচীন প্রিমোডিয়াল ব্ল্যাক হোল আমাদের সৌরমণ্ডলের বাইরের দিকে মজুদ আছে ইদানিং হওয়া কিছু অধ্যায়ের এ থেকে প্রিমোডিয়াল ব্ল্যাক হোল আমাদের সৌরমণ্ডলের অরবিটকে সূর্যের তুলনায় ছয় ডিগ্রি পর্যন্ত ঝুঁকিয়ে দিয়েছে এই ব্ল্যাক হোলের অরবিট বেশ চ্যাপ্টা আকারের হতে পারে বিজ্ঞানীদের অনুসারে এটা অরবিটের পিরিয়ড কুড়ি হাজার পর্যন্ত হতে পারে আর এটা বর্তমানে তার কক্ষে সূর্যের থেকে অধিকতম দূরত্বের হতে পারে বিজ্ঞানীরা তাদের করা ক্যালকুলেশনের দ্বারা আমাদের সৌরমণ্ডলের বাইরের কিছু স্থানকে সিলেক্ট করেছে যেখানে এই ব্ল্যাক হোল মজুদ হতে পারে যাই হোক যদি প্ল্যানেট সত্যি কোনো ব্ল্যাক হোল হয় তাহলে এটাকে খোঁজা দূরের কোনো গ্রহ খোঁজার থেকে কঠিন হবে এটা ঠিক তার চারপাশের অংশ থেকে হাই এনার্জি ফোটন ইমিট হয়ে থাকে যা এক্স রে আর গামারের কিরণের রূপে দেখা যায় যার দ্বারা বিজ্ঞানীরা এই ব্ল্যাক হোলের খোঁজ করতে পারবে যদি আমাদের সৌরমণ্ডলের ব্ল্যাক হোলের অবস্থান পরিষ্কার হয়ে যায় তার ফলে আমাদের সৌরমণ্ডলের বর্তমান মডেলের মধ্যে একটি পরিবর্তন প্রয়োজন হবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন